তা প্রতিদিন মানে আমি গেছি এটাই হইতে পারে আর আজকে আসলে তোর কাছে আসলে আজকে মনে হয় তার দুই টাইম লস হইতো সে টাইম লসের কারণে মনে হয় তার গার্লফ্রেন্ড তাকে হয়তো ছেড়ে যেতে পারতো কিন্তু একটা জিনিস মনে রাখবি তার বন্ধু মানে গার্লফ্রেন্ড সবসময় থাকে কিন্তু বন্ধু জিনিসটা সবসময় মানুষের কাছে থাকে না এটা ওর মাথায় মনে হয় এতটুকু আসে না আর কি এই জন্য আজকে তোর কাছে তোকেও সময় দিতে পারে না তুই তার প্রতিটা ইনভাইটে গেছিস তার প্রতিটা ইয়েতে গেছিলি আজকে তোর কাছে আসে এটা এতটুকু মাথায় রাখলেই তার যদি মাথায় থাকতে তাহলে তোর কাছে আসতেছে বন্ধুরা অনেক সময় বেমানি করে অনেক সময় শিক্ষা দেয় ভালো কথাই কইলি বিমানদের থেকে অনেক কিছু অনেক সময় শিখা যায় বিমানে শিখে শিখা যায় বিমান থেকে অনেক শিক্ষাও পাওয়া যায় যারা ভালো মানুষ ভালো খারাপ ভালো ভালোটা বুঝে না তারা অনেক সময় খারাপ দিক থেকে ভালোটা বুঝতে পারে বুঝছস যদি মনটা মার খারাপ করিস না সেসব ছিল ওর না থাকলে আমরা তো আছি আমরা বন্ধুরা আছি ভালো থাকিস মানুষ যখন বেমানি করে তখন কিছু একটা শিক্ষা নিয়ে যায় অর্থাৎ আমাদের জন্য একটু উপহার হিসেবে রেখে যায় বেমানদের থেকে অনেক কিছু শিকার আছে প্রতিনিয়ত আমরা তাদের থেকে অনেক কিছু শিখতে পারি আর বন্ধু কিন্তু সারা জীবন থাকবে জিয়ার অর্থাৎ গার্লফ্রেন্ড সারা জীবন থাকবে সো আপনি ভেবে দেখবেন বন্ধু নেবেন নাকি জিএন নেবেন